যুবক যাদের থুতু সাত সমুদ্রে পড়লে পানি মধুর মতো মিঠা হয় আল্লাহ রসুল বলছে আজবা এইবার বাবা ওই ঠোঁটে ঠোঁট লাগাইলে কেমন মজা হবে তোমার লেগে অপেক্ষা করতেছে অপেক্ষা সৈকতে যাবা চোখে চোখ পড়বে আর বুকে লাগবে আর বলবে আনা হব্বকু আনতা হব্বি তুই আমার ভালোবাসা আমি তোর ভালোবাসা লিমাদা আক্ষার কোভিড থেকে বয়ারি শীতল লেগা একশো বিশ ফিট লম্বা চুল দিয়ে একশো বিশ ফিট লম্বা হবে শরীর থেকে চারটা গ্রান বাহির হবে হাঁটু পর্যন্ত মুস্ক কমর পর্যন্ত আম্বার কাঠ পর্যন্ত জাফরান উপরেরটা কাফুর আর আবিয়ান সাদা কাফুর এই চার গ্রাম তোমার নাকে আসতে থাকবে যেখানে তাকাইবা ওইখানে ছবি দেখা যাবে লেহেঙ্গা পড়বে তিন কিলোমিটার ঘের মাঝে মাঝে উঠে উঠে তোমারে দেখাইব চিন্তা করো না মারব তিন কিলোমিটার মতো ঘের হবে ঘের ঘের বোঝো হম ফুলা উঠবে এটা ওটা বানানো রাখা আছে তোমার জন্য এই জন্য তবা করো যে আর কোনোদিন এই গুণা করব না তবা आ? हाँ? पक्का देखोगे